আমি বন্ধুরা উড়োজাহাজ সারা পৃথিবী জুড়ে কত হাজার হাজার কিলোমিটার পথ ভ্রমণ করে বেড়াচ্ছে আর রকেট তো মানুষ সহ চাঁদের পিঠেও পৌঁছে গিয়েছে আরেকদিকে তো টেসলা কোম্পানির মালিক অ্যালান মার্কস আর কিছু বছরের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনে সফল হয়ে যাবেন এখনকার আধুনিক প্রযুক্তির সাহায্যে আর এই সব আধুনিক প্রযুক্তির দরুন দ্রুত গতিতে ভ্রমণের জন্য সম্পূর্ণ পৃথিবী আমাদের হাতের মুঠোতে চলে এসেছে আচ্ছা আপনার নিশ্চয়ই এইটুকু ধারণা রয়েছে যে এয়ারপ্লেন সারা বিশ্বে মোটামুটি সব স্থানেই চলাফেরা করে কিন্তু আপনি যদি লাইভ গ্লোবাল এয়ারলাইনের ম্যাপ ওপেন করেন এবং এশিয়ার এয়ারলাইন ম্যাপ দেখেন তাহলে নিশ্চিতভাবে এই অংশটি নোটিস করতে পারবেন কারণ এই বৃহৎ ভূমিখণ্ডটির উপর দিয়ে প্লেন চলাচল হয় না এশিয়া এয়ারলাইন্স এত বিজি হওয়া সত্ত্বেও কি এমন কারণ আছে যে এই অঞ্চলের উপর দিয়ে প্লেন চলাচল অ্যাভয়েড করা হয় আসলে এই ভূমিখণ্ডটি চীনের একটি প্রদেশ তিব্বত তিব্বতের নাম তো আশা করি আপনারা সকলেই শুনেছেন এবং জিওগ্রাফি বইতে শিওরলি পড়েছেন তিব্বত বিখ্যাত পাহাড়ের নৈসর্গীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত কিন্তু আন্টার্কটিকা ও নর্থ কান্ট্রিজের পরে তিব্বত একটি ওয়েস্টল্যান্ড মানে নষ্টভূমি কিন্তু তিব্বতে কি এমন রহস্য আছে যে যে কোনো দেশেরই প্লেন এই অঞ্চলের মধ্যে দিয়ে বা এর আশেপাশ দিয়ে ট্রাভেল করা অ্যাভয়েড করে তো চলুন জেনে নেওয়া যাক এই ঘটনার আসল রহস্য এই অঞ্চলের উপর দিয়ে বিমান কেন উঠতে পারে না এর পেছনে কি কোনো প্রাকৃতিক সমস্যা আছে নাকি আছে কোনো অপ্রাকৃতিক শক্তি যা এই অঞ্চলের মধ্যে দিয়ে বিমান প্রবেশ করতেই দেয় না এই প্রশ্নের সঠিক ও এই রহস্যের আসল কারণ জানতে সম্পূর্ণ ভিডিওটিকে আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন শুরু করা যাক প্রথমত তিব্বত একটি অতি দুর্গম স্থান এবং মানব বসতি স্থাপনের জন্য অন্যতম অনুপযোগী স্থান কিন্তু আশ্চর্যজনকভাবে এই স্থানটি ডেন্সলি পপুলেটেড স্থান মানে তুলনামূলকভাবে এখানে অনেক সংখ্যক মানুষ বসবাস করে তিব্বতের মাত্র এইটুকু স্থানে তিরিশ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে এবং এই তিব্বত স্থানটি ছোট মনে হলেও ফ্রান্সের থেকে আয়তনে প্রায় পাঁচ গুণ বড় এবং এই অঞ্চল বহু উঁচু উঁচু পাহাড় দিয়ে ভর্তি এবং এই সব পর্বতের আনুমানিক গড় উচ্চতা চার হাজার পাঁচশো মিটার বা পনেরো হাজার ফিট এত বেশি উচ্চতা সম্পন্ন প্রচুর পর্বত থাকার জন্য এই স্থান নিজের আরেকটি নাম পেয়েছে যেটা হলো the roof of the world অর্থাৎ পৃথিবীর ছাদ এবং প্রাপ্য নাম স্থানটির জন্য যথাযথ কারণ দশকের পর দশক ধরে তিব্বত বিমান পথে বাধা হয়ে রয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষবার তিব্বতের উপর দিয়ে বিমান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যুদ্ধকালীন সময়ে ব্রিটিশ ইন্ডিয়া চীনে সামগ্রী পাঠাতো জাপানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইস্টার্ন ইন্ডিয়া থেকে কুনমেক চায়না পর্যন্ত দূরত্বটা খুব বেশি ছিল না এই দূরত্বটা ছিল আটশো কিলোমিটারের থেকে সামান্য বেশি কিন্তু সমস্যা শুরু হয় যখন এয়ারপ্লেনসগুলি তিব্বতের জনমানবহীন উচ্চ পর্বতগুলির উপর দিয়ে উড়ে যাচ্ছিল এই স্থানের উপর দিয়ে যাওয়ার সময় পাইলটসরা খুব বেশি হেভি এয়ার টার্বুলেন্সের সম্মুখীন হয় দুশো কিলোমিটার পার আওয়ারের গতিতে তীব্র হাওয়া এবং ঠান্ডায় ফিউল জমে যাচ্ছিল মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে গেলেই বিমানের জ্বালানি জমে যেতে শুরু করে তাছাড়াও তিব্বতে কোনো এমার্জেন্সি হেল্পলাইন বা কোনো এমার্জেন্সি এয়ারপোর্ট না থাকায় কোনো আপৎকালীন সময়ে মৃত্যুবরণ করা ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজ আর্মি সিদ্ধান্ত নিয়েছিল তিব্বতের উপর দিয়ে চায়নাতে প্রবেশ করার কিন্তু এই সিদ্ধান্তটি ছিল একদম ভুল কারণ তিব্বতের উপর দিয়ে যাওয়ার সময় জাপানিজ আর্মির পঞ্চাশ শতাংশ ফাইটার প্লেন ক্র্যাশ করে যায় এই সময় তিব্বতে মাত্র বিয়াল্লিশ মাসের মধ্যে পাঁচশো চুরানব্বইটি প্লেন ক্র্যাশ হয় ও ষোলোশো উনষাট জন মানুষ হারিয়ে যায় যাদের আর কখনো দেখা যায়নি এরপর উনিশশো সালে চীনের অন্তর্গত তিব্বতে প্রথম এয়ারপোর্ট তৈরি করা হয় ও তারপরে উনিশশো সালে তিব্বতের রাজধানী লাহাসাতে একটি মডার্ন এয়ারপোর্ট তৈরি করা হয় বর্তমানে তিব্বতে দুটি কার্যকারী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে একটি লাহাসাতে অবস্থিত আরেকটি জিনিংয়ে অবস্থিত এবং এই এয়ারপোর্টগুলি থেকেই প্রাইমারি ডোমেস্টিক ফ্লাইটগুলো চীনের উদ্দেশ্যে আসা যাওয়া করে কিন্তু লাহাসার এয়ারপোর্টটি তিব্বতের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখান থেকে কাঠমান্ডুতে যাওয়া যায় যেখানে জিনিং থেকে শুধুমাত্র টোকিও ও কুয়ালালামপুর যাওয়া আসা করা যায় এবং ইস্টার্ন এশিয়া থেকে যে সমস্ত ফ্লাইট তিব্বতে যায় সেগুলি কয়েক ঘন্টা বেশি জার্নি করে ওই মহাপার্বত্য অঞ্চলটিকে অ্যাভয়েড করে বাঁকা রুট দিয়ে ধরে যায় আপনারা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বর্তমানেও কেন ফ্লাইটগুলি শর্টকাট অ্যাভয়েড করে কেনই বা লং জার্নি করে সেই স্থানে পৌঁছায় যেখানে বর্তমান এয়ারলাইন্সদের কাছে আরও বেশি মডার্ন টেকনোলজি ও দুটি কার্যকরী এয়ারপোর্ট রয়েছে ওয়েল এর মূলত চারটি প্রাইমারি কারণ আছে প্রথম কারণটি হচ্ছে পর্বতের উচ্চতা তিব্বতের পর্বতগুলির গড় উচ্চতা প্রায় পনেরো হাজার ফিট ইউজিয়ালি এয়ারপ্লেনসগুলি তিরিশ হাজার ফিট উঁচু পর্যন্ত উঠতে পারে এবার হয়তো আপনি ভাবতে পারেন যে তিরিশ হাজার মিটার উঁচুতে যখন উঠতেই পারে প্লেন তাহলে তিব্বতের উপর দিয়ে চলাচলে তো কোনো বাধা আসার কারণই নেই কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বিভিন্ন আপৎকালীন অবস্থা যেমন কেবিন ডিপ্রেশারাইজেশন ইঞ্জিন ফেলিয়ারকে অ্যাভয়েড করার জন্য একটি প্রোটোকল মেনটেন করা হয় প্রোটোকলটি হচ্ছে দশ হাজার ফিটের মধ্যে ফ্লাইটগুলোকে ওড়ানো এছাড়াও পনেরো হাজার ফিট উপরে অক্সিজেনের মাত্রা কমে যায় ফলে শ্বাস গ্রহণে অসুবিধার সৃষ্টি হয় তবে হ্যাঁ বিমানে কিছু অক্সিজেন মাস্কের ব্যবস্থা থাকে যা যাত্রী ও ক্রু মেম্বারদের জন্য তবে সেটিও একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সাধারণত কুড়ি মিনিট পর্যন্ত অক্সিজেন মাস্কে অক্সিজেন থাকে কিন্তু কুড়ি মিনিটের মধ্যে সম্পূর্ণ তিব্বত অতিক্রম করা সম্ভব নয় কারণটা আমি আগেই বলেছি যে তিব্বত কিন্তু ফ্রান্সের থেকেও পাঁচ গুণ বড় সেই কারণে পনেরো হাজার ফিট উচ্চতাতেও বিমান চালানো যায় না অর্থাৎ বিমান তিরিশ হাজার ফিট উঁচুতে উঠতে পারলেও তেমন উচ্চতায় যাত্রী নিয়ে তিব্বতের উপর দিয়ে ওরা সম্ভব নয় এর যদিও আরও একটি কারণ রয়েছে যখন বায়ু তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেটি এভাবে বাধাপ্রাপ্ত হয়ে ঢেউয়ের আকার ধারণ করে ফলে খুব এয়ার টার্বুলেন্সের সৃষ্টি হয় এবং প্লেন ক্র্যাশ করার উচ্চ সম্ভাবনা থাকে আবার তিরিশ হাজার ফিট উঁচু দিয়েও প্লেন যাতায়াত করতে পারে না কারণ প্রথমত অক্সিজেনের ইস্যু ও দ্বিতীয়ত বিমান জ্বালানি তত ঠান্ডায় জমে যায় ফলে দশ হাজার ফিট উচ্চতাতেই বিমানটিকে উঠতে হয় কিন্তু পর্বতগুলির উচ্চতা আমরা আগেই জেনেছি গড়ে প্রায় পনেরো হাজার ফিট সেই কারণেই এই পর্বতগুলির জন্য বিমানগুলি সেখান থেকে উড়ে যেতে সক্ষম হয় না যদি এই উচ্চতায় বিমান চালানো হয় তাহলে সেটি ডেফিনেটলি ক্র্যাশ করে যাবে ও সমস্ত যাত্রী ও ক্রু মেম্বারদের জন্য মৃত্যু অবধারিত এই সমস্ত রিস্কগুলি অ্যাভয়েড করার জন্যই তিব্বতের উপর দিয়ে বিমান চলাচলকে ব্যাহত রাখা হয় তথাকথিত কোনো ব্ল্যাক ম্যাজিক বা অভিশাপের জন্য নয় তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালোই লাগে তবে একটি লাইকও করে দেবেন পাশাপাশি বন্ধুদের শেয়ার করতেও ভুলবেন না আর এক চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে আমাদের শেষে thanks for watching stay happy stay cool